থাকবো যে সরে সরে এত কাছে তবু দূরে ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে যাক না সে দূরে দূরে আছে প্রেম সে তো প্রেমী আছে দেখো না দু চোখ ভরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে যত স্বপ্ন যত আশা না বলা কথা যে বলে আমায় ভালোবাসা তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা না বলা কথা যে বলে আমায় ভালোবাসা আসা বাঁধ ভাঙা ভালোবাসা বলে গো জড়িয়ে ধরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে যে আশা নিরাশার দিন শেষে তোমাকে পেল যে জীবন ভালোবেসে কত যে আশা নিরাশারি দিন শেষে তোমাকে পেল যে জীবন ভালো থাকতে যে চাই প্রেমে হয়ে জীবনের করে তুমি মনের ঘরে যত থাকো দূরে দূরে তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে